আজকে আমরা যে ফোনটি দেখাচ্ছি এটি হচ্ছে স্যামফোনি ভি ওয়ান ফর্টি এটার মাদারবোর্ড এবং ফুল সেট সেল হবে আপনাদের যাদের প্রয়োজন তারা নিতে পারেন শুধুমাত্র ডিসপ্লে ভেঙে যাওয়ার কারণে প্রোডাক্ট সেল করা হচ্ছে আসলে এই প্রোডাক্টগুলো যে সব কাস্টমার আমার কাছে সেল করে তারা হয়তো এই টাচ ডিসপ্লে আর লাগাতে চায় না এই কারণে সেল করে দেয় তো আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট সার্ভিস দেওয়া হয়ে থাকে আমাদের ওয়েলকাম এন্টারপ্রাইজ বা ওয়েলকামের যত সমস্ত প্রোডাক্ট পাবেন সমস্ত কিছু ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে আপনাদের পেমেন্ট করতে হবে আর এই ধরনের প্রোডাক্টগুলো আমরা সচরাচর সেল করে থাকি বিশেষ করে ভাঙাচোরা প্রোডাক্টটা আমরা ক্রয় করি ক্রয় করে সেল করি তো এগুলো নিলে একটাই কি আপনারা হয়তো টাচ ডিসপ্লে চেঞ্জ করে আবার লাগিয়ে নিতে পারেন বা ইউজ করতে পারেন খুব কম দামে আপনাদের হাতে প্রোডাক্টগুলো তুলে দিতে পারি এর জন্য হয়তো তো আশা করি যারা যারা আমার এই ভিডিও দেখবেন তারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার পেজটা ফলো আপ দিয়ে রাখবেন যাতে নতুন নতুন আপডেট আসার সাথে সাথে বা নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পুনরায় ভিডিও পেয়ে যান বা নোটিফিকেশন পেয়ে যান সবার আগে দেখতে পারেন সেই সাথে সাথে আপনারা একটু শেয়ারও করে দিবেন তো ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আশা করি আমার এই ভিডিওটি এ ধরনের আরও অনেক ভিডিও আছে এগুলো আস্তে আস্তে দেখবেন আপনাদের যার যেটা প্রয়োজন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং কি আপনাদের যদি ঢাকার বাইরে আদার্স কোনো প্রোডাক্ট লাগে সেগুলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করব আমার আপনাদের হাতে যার যে প্রোডাক্ট প্রয়োজন সব কিছু আমি আপনাদের কাছে তুলে দিতে